আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এটাও স্যার একটা ইভেন্টের ভিডিও সে মকো স্টোরের যে লোকেশ গেমারের বান্ডিলটা আছে সবচেয়ে রেয়ার বান্ডিল সেই বান্ডিলটা ব্যাগ আসছে আমি জানি যে আর কয়দিন পর আমাদের যেই ড্রেস আপ সবচেয়ে পছন্দ সেটাও ব্যাগ দিবে সেটা সবাই জানেন আমার সাথে আছে আমাদের স্কোয়াডের অন্যতম মেম্বার রায়হান বেশি প্যাক প্যাক না করে আমাদের ইন্ট্রোটা শুরু হয়ে যায় ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ভিডিওটি হয়েছে মকো স্টোরের লোকেশ গেমারের বান্ডিল তো দেখা যাক আমি লোকেশ গেমারের বান্ডিলটা সিলেক্ট করবো দ্য শ্যাডো রেড বান্ডিল এখানে গান স্কিন আছে এর আমি এটা নিব না আর এখানে স্কারের স্ক্যানটাও আছে এটাও আমার দরকার নেই আমার দরকার এই বান্ডিলটা আর বোনাস প্রাইজ হিসেবে আমি আরও একটা জিনিস সিলেক্ট করব কিন্তু তার আগে আমার এই বান্ডিলটা নীলটা না লালটা নেব লোকেশকে আমার লালটাই পছন্দ যাক আমি লালটাই নেই সিলেক্ট করব লালটা আর বোনাস হিসাবে এসডিবি থাকুক কারণ এসডিবির স্কিন খুব ভালো মারাত্মক নাকি ইমোট নিব না এসডিবির স্কিনটাই নেই গ্র্যান্ড প্রাইজ হিসাবে চাইছিলাম আমি এম নিতে পরে চিন্তা ভাবনা করলাম যে এম নিব না কি নিব কিন্তু কি করতেছি সেটা আমি বুঝতে পারতেছি না যে কোনটা নিব এরও শেড বান্ডিলটা নিয়ে নিই যাকে নিয়ে নিলাম সিলেক্ট করে এখন আমার স্পিনের পালা প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন তো আমি ব্যাগ দিয়ে দিই কিন্তু আমার ভালো লাগতেছে না হাসি পাচ্ছে অনেক যাক আমি ঢুকে গেলাম হকি স্টোরে নয় ডায়মন্ডের স্পিন মেরে দিই ডোন রিমেন দিয়ে কি পাওয়া যায় গান বক্স বরাবর না আমাদেরকে সবসময় গান বক্সই দিবে কারণ জরি না পাতো দেখা যাক কি এখন কি দেয় দিয়েছে আমাকে ডায়মন্ড রয়্যাল বাউচার এই না উইপন রয়্যাল এ বাবা এস এসডিবির স্কিন এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বা গুমা না পার ভালোবাসা এখন সেভেন্টি নাইন আমাদের এই বান্ডিলটা বাইর করা দরকার যত তাড়াতাড়ি বান্ডিলটা দরকার আর চলে যাই একটু নাচতে মন চাইলো নাচলাম দেখা যাক সেভেন্টি নাইনের স্পিন এখন সেভেন্টি নাইনের স্পিন কিউ ফ্র্যাগনেন্টস একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক কি করা যায় গান বক্স তার মানে চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমাদেরকে নিতে হবে চারশো ডায়মন্ড নিরানব্বই ডায়মন্ডের স্পিন এবং সাথে সাথে কংগ্রেচুলেশন এবং পেয়ে গেলাম দ্য শ্যাডো রেড বান্ডিল তো ব্যাগে দিয়ে চলে যাই আর ভালোবাসা অবিরাম সবার প্রতি বড় ভাইকে সাপোর্ট করবেন অলওয়েজ বড় ভাইকে বিশ্বাস করবেন বড় ভাইয়ের ভিডিও দেখবেন বড় ভাইকে কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে পরের ভিডিও দেওয়ার জন্য আগ্রহী বাড়ে সবার সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওতে কমেন্ট করবেন আর আমরা আমাদের দেখা যাক কী কী স্কিন আছে এই স্কিনগুলো খোলা খোলা দরকার কী কী পেলাম আমরা গান বক্স দুইটা এই যে সেই শ্যাডো রেড বান্ডিল এটা এখন আমি ওপেন করব না দেখি রাহানের সাথে করি রাহেন আমাকে অনেকবার চেষ্টা করতেছিল যে ভাই আপনি আমার স্কোয়াডে আসেন স্কোয়াডে আসেন আমি ওর একটু বলতে পারতেছিলাম না কারণ আমি ইভেন্টটা নেওয়ার জন্য আসছি আর সবাই দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন এবার বান্ডিলটা খোলার পালা দেখা যাক বান্ডিলটা আমরা খুলে নেই হ্যাঁ, আমরা ওপেন দিয়ে দিচ্ছি বান্ডিলটা ওপেন দিয়ে দিলাম বান্ডিলের টুলটা আমার পরব টুলটা আমার অনেক ফেভারেট প্রথমে ড্রেস আপটাও নিয়ে নিই ইকুইপ করে নিলাম দেখা যাক কীরকম লাগে না oh মোটামুটি ভালোই লাগে চুলটা সবার ফেভারেট চুলটা নেওয়া লাগবে এখন ভালোবাসা রাখি সবার প্রতি আমার সাথে আমার গিল্ডের অন্যতম মেম্বার রায়হান রয়েছে আমার স্কোয়াডের মেম্বারও বলা যায় আর আমাদের গিল্ডে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা কাস্টম কার্ড ক্লেম করতে পারি সক্ষম হই হ্যাঁ, মানে খুব ভালো খেলে চাইলে আমাদের ঢুকতে পারেন আপাতত আমরা নাম চেঞ্জ করার জন্য কাউকে বলছি না যে কেউ আসতে পারেন আর ভালোবাসা থাকবে সবার প্রতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে হ্যাঁ, হ্যাঁ। আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ